শোনো ওই এক জীবনে কত মানুষের চাকরি দিলাম এখন নিজেও একটা চাকরি করা উচিত তো তোমার তাই না পাগল তুমি একটা ছাত্র নেতা ভবিষ্যতে আবার যুব নেতা তারপর কেন্দ্রীয় নেতা তারপর এমপি মন্ত্রী আচ্ছা হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি এখনই আসছি একটু ওয়েট করো কি বাবা ফোন করেছে আমার এখন উঠতে হবে তুমি তাহলে বসো হুম হ্যাঁ। আমি উঠছি ঠিক আছে যাও বাপ নাই কোনো দেবে না উঠেও দেবে না মুখ সামলে কথা বল একদম ডিজিটাল নিরাপত্তা আইনে কিন্তু হান দিয়ে দিব ভিতরে যখন প্রেমটা করছো আমার লগে এসব মনে আছে না যখন গিফট নেছ এই সময় মনে আসিল না যখন ড্রেস নেছ এই সময় মনে আসিল না বুড়িগঙ্গায় নৌকায় যে যেকালে আমার লগে ভাসছ এই সময় মনে আসিল না নিছো তো সবই তো নিছো কি দাও নাই কি দেই নাই উপকার নিছো শেষ পর্যন্ত চাকরিটা পর্যন্ত দিছো আর চোখ পাল্লি না ওই বেড়া এই সকালে কুরিয়ার সার্ভিস আইছিল আপনার দিকে আমি খুলি নেই